Welcome FSR Mahabub Media and press the subscribe button and click the bell icon. So stay with me. hello friends কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো কীভাবে আপনারা একটি নিউ ক্রোমো ব্রাউজার ক্রিয়েট করবেন অর্থাৎ একটি নিউ ক্রোমো ব্রাউজার কীভাবে তৈরি করবেন এর জন্য আপনাদেরকে ক্রোমো ব্রাউজারে চলে যেতে হবে ওকে আমি ক্রোমো ব্রাউজারে চলে আসলাম এই মুহূর্তে তো এই যে এখন আমরা আছি এই মুহূর্তে আমরা আছি ক্রোমো ব্রাউজারে যে গুগলের মধ্যে তো আমরা আমার যদি ক্রোম ব্রাউজার নিতে হয় তাহলে যে উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন পার্সন উপরে এটা না নিচেরটা না উপরে যেটা রয়েছে এটা এটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর একেবারে নিচে আসবো নিচে আসার পরে এই যে সেটিংসের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন ম্যানেজ পিপল লেখা আছে ম্যানেজ পিপলের মধ্যে ক্লিক করব ওকে তারপর এখানে আপনার কাছে অনেক কিছু দেখাবে যাই হোক এগুলো আমার আগের ক্রিয়েট করা ছিল অনেক কাজে দরকার হয় যে আপনার নিয়ক্রম ক্রম ব্রাউজার তৈরি করা ওকে আপনার কম্পিউটারকে আরও চালু করা স্পিড বাড়ানো যে কোনো কাজের গতি বেড়ে যাওয়া ইন্টারনেট স্লো থাকলে ইন্টারনেটের গতি আরও বেড়ে যাবে এজন্য আমাদের মূলত ক্রোমো ব্রাউজারটা ক্রিয়েট করা তারপর আমরা যে কাজটি করব অ্যাড পারসন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পারসনে ক্লিক করব ওকে এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন ওকে আমি কোনটা নিতে পারি আমি এই যে এটা নিচ্ছি ওকে এই যে এই জায়গায় আপনার একটা নিউ নেম দিতে পারেন যে কোনো একটা নেম দিয়ে এটা খুলতে পারেন কারণ আমি আমার নাম দিয়ে খুললাম মা ওকে মহানুপ দেওয়ার পরে যে অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে অ্যাডের মধ্যে ক্লিক করার পর একটু লোডিং নিতে পারে তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে তারপরে গেট স্টার্টেড এখান থেকে যদি আপনারা কিছু নিতে চান নিতে পারবেন যদি এখানে আর কি অ্যাড করতে চান এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করা আছে অনেকগুলো এই যে এই সমস্ত বিষয়গুলো আপনারা ট্রান্সলেট যাই হোক নিউজ ম্যাপস ইউটিউব জিমেল যাই হোক এখানে অ্যাড করতে পারবেন ওকে স্কিপ করে দিচ্ছি আমি এখান থেকে যদি আপনি কিছু অ্যাড করতে চান সেটাও করতে পারবেন আমি এটাকে অ্যাড করে দিচ্ছি ওকে অ্যাড করে দিচ্ছি তারপর নেক্সট তারপর নো থ্যাঙ্কস ক্লিক করবেন দেখেন এটা চলে আসছে এখন কিন্তু এটা নিউ ক্রোম হিসাবে আমার সামনে এসেছে আমি একটা নেম দিয়েছিলাম মনে আছে অবশ্যই এটার নেমটা হলো যে মাহবুব এই দেখতে পাচ্ছেন একজিট মাহবুব একজিট দিলে কিন্তু এটাকে মানে এখান থেকে রিমুভ হয়ে যাবে বা ডেস্কটপে থেকে যাবে যেমন আমি দেখাচ্ছি সরাসরি আমি ডেস্কটপে চলে যাই এই দেখতে পাচ্ছেন আমরা একটা যে চোজ করেছিলাম আমরা একটা পিক চোজ করেছিলাম ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে আচ্ছা ওকে তো আমরা ডেস্কটপে চলে এসেছি এই যে মাহবুব নামে একটা ক্রোম ক্রিয়েট করা হয়েছিল সেই ক্রোমটা কিন্তু এখানে আছে আচ্ছা আমি আবার ঢুকছি এটার মধ্যে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রমটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে এখানে আপনারা যেটা ইচ্ছা সেটাই সার্চ করতে পারবেন ওকে ফাইন অনেক সুন্দর হয়েছে আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনারা কি ক্রোমের মধ্যে অ্যাড করবেন যেরকম আপনার এখানে শুধু ক্রোম ব্রাউজারটা আছে ওয়েব স্টোর ওকে এখানে আমি ফেসবুক অ্যাড করতে চাচ্ছি এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখানে গিয়ে ফেসবুক লেখতে হবে ওকে আমি লিখছি Facebook dot com Facebook dot com okay সাজেস্টে এসে পড়েছি Facebook log in or sign up তো আমি ফেসবুকে ক্লিক করলাম Facebook log in or sign up okay এসে পড়বে দেখতে পাচ্ছেন ফেসবুকের একটি পেজ আমার সামনে চলে এসেছে তো এটা আমি এই যে এই যে ইউআরএলটা এই ইউআরএলটা আমি কপি করে কপি করে নিলাম তারপর এখান থেকে একটি নিউ টেপ দেবেন অথবা এটা কেটে দিতে পারেন সমস্যা নেই নিউ টেপ এখান থেকে নিতে হয় এটা আপনারা অবশ্যই অনেকে জানেন আর অনেকে জানেন না যার কারণে অনেক বিভ্রান্তিতে পড়তে হয় এখানে দিবেন আর এখানে দিবেন যত নিউটিউব ইচ্ছা তত নিতে পারবেন ওকে আমি দেখিয়ে ফেললাম একটু বেশি কথা কথা বেশি বলে ফেলছি আচ্ছা যাই হোক সরি তারপরে যে অ্যাড শর্টকাট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখানে আপনি ফেসবুকের নাম দিতে পারেন ফেসবুক ওকে তারপরে যে আমরা ইউআরএলটা যে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম ওকে আচ্ছা পেস্টটা কিভাবে করতে হয় সেটা হয়তো অনেকে জানে না আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু একবারে টোটালি এই যে এখানে ক্লিক করার পরে এই যে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে তারপর ডান দিয়ে দিবেন ওকে দেখেন এখানে ফেসবুক নামে একটা আইকন সেভ হয়ে গেছে ঠিক তদ্রূপ এখানে যদি আপনারা লেখেন ইউটিউব ইউটিউব লিখে সার্চ করলেও এটা এসে পড়বে ওকে এখানে ইউটিউব ডট কম আমি লিখে সার্চ করলাম ওকে ইউটিউব একটা যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা এখানে চলে আসবে তারপর আমার ইউআরএলটা জাস্ট কপি করতে হবে ওকে সমস্যা নেই আমি যে ইউটিউবের যে লিঙ্কটা সেটা আমি কপি করে নিলাম তারপর এখান থেকে আমি অ্যাড শর্টকাটে ক্লিক করে এখানে ইউটিউব লিখে দিই ইউটিউব ওকে তারপর এখানে আমি ইউটিউবের ইউআরএলটা দিয়ে দিচ্ছি ডান ওকে দেখেন ইউটিউব নামে একটা আইকন তৈরি হয়েছে দেখুন আমি ফেসবুকে যদি ক্লিক করি তাহলে ফেসবুকটা কিন্তু চলে আসবে সরাসরি ওকে দেখেছেন ফেসবুক এখানে আপনার ইমেল এখানে পাসওয়ার্ড তারপর লগ ইন ওকে তারপর যদি আপনি নিউ পার্সন ক্রিয়েট করতে চান নিউভাবেও ফেসবুক ক্রিয়েট করতে পারবেন সেটা আপনার ইচ্ছা দেয়ার ইজ ওয়ে আচ্ছা যাই হোক এই যে ইউটিউব ইউটিউবে ক্লিক করলে কিন্তু ইউটিউব চলে আসবে একটা লডিং নিচ্ছে দেখতেই পাচ্ছেন ইউটিউব চলে এসেছে ওকে এখান থেকে আপনি যা ইচ্ছা তাই দেখতে পারবেন যাই হোক এতটুকু ছিল আমাদের আমার আজকের ভিডিও সো ধন্যবাদ আপনাদের সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আশা করি বন্ধুগণ ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেহেতু আপনাদের নেটের অনেক প্রবলেম হওয়ার কারণে এই ক্রমটা ইউজ করা লাগে এই ক্রমটা নিউ পার্সন ক্রিয়েট করা লাগে এই জন্য আমি আপনাদেরকে দেখালাম যাতে করে আপনারা ভালোভাবে আপনাদের নেটকে ইউজ করতে পারেন আপনাদের সময়কে বাঁচাতে পারেন এই জন্য আমি আপনাদেরকে দেখে দিলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে